যদি দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আমি আজকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রথম লাইভ সেশনে আসলাম আমাদের আজকের প্রযোজনা আমাদেরই টেলিভিশন চ্যানেল যেটি ডিটিভি নামে পরিচিত আলোয় ভরা প্রাণ সেটি থেকে আপনাদের সামনে আসছি আজকের আমাদের বিষয় করোনা মানুষ এক্স্যাক্টলি কিভাবে মৃত্যুবরণ করে জন্ম একটি লম্বা সময় কিন্তু মৃত্যু আসলে একটি সিঙ্গেল ঘটনা তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই ঘটনাটি হয় হৃদযন্ত্র না হয় ফুসফুস যন্ত্র অক্রিয় হয়ে গেলেই নিষ্ক্রিয় হয়ে গেলেই এই ঘটনাটি ঘটে তো আসুন একটু আমরা স্লাইডের মাধ্যমে প্র্যাকটিক্যালি জানি মানুষ কিভাবে আস্তে ধীরে লাইফ সাপোর্ট মেশিন বা ভেন্টিলেটর মেশিন যেটির মধ্যে আস্তে ধীরে যায় প্রথমে দেখুন এটি হচ্ছে ভাইরাস করোনা ভাইরাস যেটি এটির বাহির দিকে অনেক স্পাইক আছে এইটির মাধ্যমে এটি শরীরে গলায় গিয়ে লাগে হুম যেমন আমরা নিঃশ্বাসের মাধ্যমে নেওয়ার পরে এটি যে গলার ভেতরে ফুসফুসতন্ত্রে যাওয়ার আগে এটি এখানে থাকে এরপর এইটি দেখুন ফুসফুস আর লাংস এই দুইটি অঙ্গই মেইনলি মানুষের এফেক্ট করে শেষের দিকে যখন মানুষ ধীরে ধীরে সারেন্ডার করতে থাকে প্রকৃতির কাছে লাইফ সাপোর্টে যাবার আগে এই দুইটি অঙ্গই এটি হার্ট এটি লাংস খুবই ভাইটাল একটি অঙ্গ আর এইটিকে সাপোর্ট দেওয়ার জন্য যেই যন্ত্র সেটিকে বলা হয় লাইফ সাপোর্ট মেশিন বা ভেন্টিলেটর হুম তো আস্তে প্রথমে বাতাস থেকে গলায় গেল তারপর আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে এটি ফুসফুসে আস্তে ধীরে অবস্থান শুরু করলো এটি আস্তে আস্তে যেভাবে এগোয় তো এখন দেখুন এটি কিভাবে আসলে ফুসফুসের ক্ষতি ক্ষতি করছে আর্লি স্টেজ এবং সিভিয়ার স্টেজ অর্থাৎ লেট স্টেজ এটি ফুসফুসের মারাত্মক ক্ষতি করে ফুসফুসের এক একটি ইউনিটের নাম হচ্ছে অ্যালভিওলাই অনেকটা আঙ্গুরের থোকার মতো আমরা সামনে জানতে পারবো সেটি তো দেখুন এটি টি সেলকে অ্যাক্টিভেট করে তারপর এখানে ম্যাক্রোফেজ আসে এখানে আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু করে এটি স্বাভাবিক রক্ত সঞ্চালন যখন এই টি সেল অ্যাক্টিভেট হয় এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন হয় তখন এটি আস্তে আস্তে এই রক্তনালীগুলো ফেটে যেতে শুরু করে এখানে দেখুন ফুসফুস এইখানে কিছুটা বাতাস অক্সিজেন এক্সচেঞ্জ করতে পারছে কিন্তু যখন সিরিয়াস অবস্থা হয় তখন দেখুন এই লাইনগুলো ফেটে ফেটে যাচ্ছে এই যে দেখুন এখানে ফেটে যাচ্ছে তো এখানে তখন প্রচুর রক্ত থেকে প্রচুর সেল নিউট্রোফিল মনোসাইড ফ্যাগোসাইড ফাইব্রোপ্লাস সব এসে এখানে একটি মারাত্মক প্রদাহ তৈরি করে যখন আর ফুসফুসের পক্ষে সম্ভব হয় না সেই যে গ্যাস এক্সচেঞ্জ অক্সিজেন এক্সচেঞ্জ রক্তের সাথে সেটি আর সম্ভব হয় না কারণ এত সুন্দর লাইনিংটি দেখুন এখানে কোথাও মোটা কোথাও ফেটে গিয়েছে সো অক্সিজেন আসছে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না তখন আর এইটিকে বলা হয় একটি মারাত্মক কেমিক্যাল রিয়াকশান তো এখন অন্যভাবে দেখলে দেখুন এটি হচ্ছে একটি স্বাভাবিক ফুসফুসের শেষ বিন্দু অ্যালভিওলাস যেখানে বাতাসে অক্সিজেনগুলা যে ইউনিটগুলার ভেতরে এক্সচেঞ্জ হয় আর যখন এটি ড্যামেজ হয় আমরা যেটি দেখালাম ইন্টারলিউকনের মাধ্যমে বিভিন্ন সেলের মাধ্যমে তখন দেখুন এই সুন্দর পিঙ্কি ফুসফুসটি এরকম ঘোলাটে হয়ে যাচ্ছে এবং যে রক্ত সঞ্চালন করছে এখান দিয়ে রক্ত যাচ্ছে আর এখানে বাতাস আসছে অক্সিজেন আসছে কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে এই ধরনের ইনফ্ল্যামেশনের ফলে দেখুন কি হয় এই রক্তনালীর প্রচুর ড্যামেজ হয়ে গেল ইন্টারস্টেশিয়ালও ড্যামেজ হলো অর্থাৎ এই যে এইখানের যে টিস্যুগুলো রয়েছে এগুলো ড্যামেজ হয়ে যায় যেই কারণে আর এক্সচেঞ্জটি হয় না এই যে অন্য রকমের সেলগুলো এসে জায়গা নিয়ে নেয় দেখুন এই যে ফাইব্রোসিস হয়ে যাচ্ছে লাংস অর্থাৎ ফুসফুসের ভিতরে যেই অক্সিজেন এক্সচেঞ্জ হবার কথা সেই জায়গাগুলোতে মারাত্মক ড্যামেজ হয় তখন আর এই অক্সিজেন এক্সচেঞ্জ প্রসেসটি বাধাগ্রস্ত হয় অন্যভাবে যদি আবার দেখাই এই ছবিটিতে দেখুন যে এইটি হচ্ছে অ্যালভিওলা এটি আঙ্গুরের থোকার মতো এটি সুন্দর নাইস পিঙ্কি কিন্তু যখন ড্যামেজ হয় দেখুন এই এই সেটগুলার মাঝখানে মাঝখানে প্রচুর আননেসেসারি ফাইব্রোসিস অর্থাৎ বিভিন্ন অপ্রয়োজনীয় কোষ এসে এই জায়গাগুলোকে ড্যামেজ করে দেয় তখন এটি ফুসফুসটি টাইট হয়ে যায় তখন আর অক্সিজেন এটির ভেতরে এক্সচেঞ্জ হয় না এই যে দেখুন সুস্থ লাংস আর অসুস্থ লাংস কেমন টাইট হয়ে গেছে এখানে অক্সিজেন এক্সচেঞ্জ কম হয় যেই কারণে এগুলো ব্লু রঙের হয়ে যাচ্ছে যা বলছিলাম যদি এক্স রে হিসেবে দেখেন কীরকম পুরোটাই হেজি হয়ে আছে এগুলো হচ্ছে প্রদাহ যেগুলোকে নিউমোনিয়া বলে আবার অনেকে এটিকে এআরডিএস বলা হয় যেটি শেষের দিকের অবস্থা প্রচুর প্রদাহ তৈরিকারী কিছু টিস্যু এখানে চলে এসেছে যেই কারণে এইটির কারণে দেখুন এই যে ড্যামেজ হয়ে যাচ্ছে ফুসফুসে এটি ফুসফুসের ড্যামেজ আবারও দেখুন honeycombing of the lung tissue যখন ফাইব্রোসিস হয় তখন দেখুন এই যে কীরকম ঘোলাটে হয়ে যাচ্ছে ফুসফুস অল্প কিছু ফুসফুসের অ্যালভিওলে কাজ করছে কিন্তু বেশিরভাগই কাজ করছে না এটি হচ্ছে শেষের দিকের অবস্থা আর এমনি যদি এক্স রেতে দেখা হয় যে শ্বাসকষ্ট হচ্ছে যখন মানুষের তখন এক্স রে করলে সাধারণত এরকম দেখা যায় এটি নাইস অ্যান্ড ক্লিন ব্ল্যাক থাকার কথা বাতাস থাকলে কিন্তু এই যে দেখুন প্রদাহ পুরোটি লাংসে প্রদাহ চলছে এইটি প্রদাহ এটি আবার এইখানেও এই যে প্রদাহ পুরোটি লাংসেই এটি কিন্তু প্রদাহ তো যখন শ্বাসকষ্ট হয় বা যখন বুকে ব্যথা হচ্ছে করোনা জড়িত তখন ফুসফুসের ভিতরে যা ঘটছে এইটি হচ্ছে রিয়েল পিকচার প্রচুর প্রদাহ প্রচুর প্রদাহ ছবির মাধ্যমে দেখুন আর একটু ভালো করে দেখলে দেখুন ফাইব্রোসিস হয়ে যাচ্ছে একদম টাইট হয়ে যাচ্ছে পুরো লাংসটি আস্তে আস্তে টাইট তখন আর কোনো অক্সিজেন এক্সচেঞ্জের কোনো উপায় থাকে না তখন লাইফ সাপোর্টের শেষের দিকের এই অবস্থা আবারও দেখুন ছবির মাধ্যমে প্রচুর প্রদাহ এইগুলো সব প্রদাহজনিত চেঞ্জেস প্রদাহজনিত চেঞ্জেস এগুলো এইটিও ফুসফুসের অবস্থা দেখুন এটিকে বলা হয় পালমোনারি ফাইব্রোসিস একদম মৌমাছির বাসার মতো হয়ে গিয়েছে পুরো লাংস টাইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রকৃতির কাছে মানুষ কিভাবে ধরা দিচ্ছে সেইটি এরপর আসুন দেখি হার্টের কি অবস্থা আসলে এই হার্ট এবং লাং এই দুইটি অঙ্গই যখন আস্তে আস্তে সারেন্ডার করতে থাকে তখন মানুষ শেষের পর্যায়ে চলে যায় তো এটি হচ্ছে একটি সুস্থ সুস্থ একটি হৃদযন্ত্র এই করোনার কারণে হৃদযন্ত্রের উপরও মারাত্মক প্রভাব পড়ে হৃদযন্ত্র দেখতে সাধারণত এরকম নাইস কাট করলে সুন্দর মোটা একটি মাসেল দেখুন একদম এরকম থাকে এখান দিয়ে সুস্থ বাতাস এসে ওটা দিয়ে সারা শরীরে যায় আর ডান দিকের অংশটুকু ব্লু রক্ত এসে এটি লাংসে যায় পরিশোধিত হতে তারপর হার্টে আসে যখন এই করোনাজনিত প্রদাহ ঘটে তখন দেখুন স্বাভাবিক হৃদযন্ত্রের মাংসপেশিগুলা কীরকম টাইট থাকে একটি একটির সাথে লেগে থাকে খুব পাওয়ারফুল মনে হয় কিন্তু যখন করোনাজনিত প্রদাহ শুরু হয়ে যায় এটিকে আমরা বলি মায়াপ্যাথি খুব কঠিন একটি জিনিস এইটির কারণে দেখুন এরকম মোটা মাসেলগুলো আস্তে করে সরু হয়ে গেল এবং মাসেলগুলোর মাঝখানে মাঝখানে প্রচুর প্রদাহজনিত tissue immune cell inflammatory immune cell এসে এই মাসেলগুলোর ক্ষতি করছে যার কারণে শেষের দিকে যখন দেখা যায় যে সিরিয়াস কার্ডিও মায়োপ্যাথি হতে পারে আর কার্ডিও মায়োপ্যাথি হলে স্বাভাবিক ফুসফুস যদি এরকম হয় কার্ডিও মায়োপ্যাথি হলে হার্টটি ছেড়ে দেয় হার্ট বেশ বড় হয়ে যায় সেরকম আর পাঞ্চ পাম্পিং করতে পারে না দেখুন এতটুকু হার্ট কত বড় হয়ে গেল এবং এই মাসেলগুলা খুব চিকন হয়ে গেল সে তখন আর এরকম তার স্ট্রেংথটা রাখতে পারে না ঠিক একইভাবে যদি এই মাসেলটিকে বায়াপসি করা হয় দেখা যায় যে সুস্থ মাসেল এরকম মোটা থাকে কর্মক্ষম থাকে কিন্তু এই যে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বা মায়োকার্ডাইটিস হয় প্রদাহ হয় মাসেল বা পেশিতে হৃদযন্ত্রের সেইটি দেখুন কীরকম প্রচুর প্রদাহ হচ্ছে ফাইব্রাস টিস্যু জমে যাচ্ছে সেটি আর হার্ট ঠিক সেভাবে কাজ করতে পারে না আরেকটি পিকচারের মধ্যে দেখুন এটি সুস্থ স্বাভাবিক হৃদযন্ত্র এটি একটি অসুস্থ হৃদযন্ত্র কীরকম কালচে রং তো যা বলছিলাম শুধু মানুষ যখন করোনা আক্রান্ত হয়ে আস্তে আস্তে বেশিরভাগ মানুষ আশি শতাংশ মানুষই দেখা যায় যে ভালো হচ্ছে আর পনেরো শতাংশ মানুষের দেখা যায় লাংসে প্রদাহ হয়ে কিছুটা ক্ষতি হয় সেই গেল পঁচানব্বই শতাংশ আর বাকি পাঁচ শতাংশ যারা সত্যিই সবচেয়ে অভাগা তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে হৃদযন্ত্র এবং ফুসফুস এইটির যে ক্ষতি তেটি আর তারা পোষায় কুলায় উঠতে পারে না তো আলটিমেটলি তারা নেচারের কাছে সারেন্ডার করে এই শেষের যে পাঁচ শতাংশ মানুষ এরাই বেসিক্যালি লাইফ সাপোর্টে যেতে বাধ্য হয় বেসিক যে oxygen carrying capacity oxygen exchange শরীরের ভিতরে সেটি হয় না তখন লাংসের উপরও প্রেশার পড়ে হার্টের উপরও প্রেশার পড়ে আস্তে ধীরে প্রকৃতি তাদের তাদের উপর টেক ওভার করে যাক এইটি হচ্ছে কিছুটা ডাক্তারি ভাষায় কিছু কিছুটা ডিটেল বলে ফেললাম আশা করছি ভালো লেগেছে যে যেখানে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমি ডাক্তার ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি